প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাল্টিপল ট্যালেন্ট টিভির পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে ভিডিও তৈরি করতে যাচ্ছি তাহলে একটি প্রিন্টার আপনি দেখেই বুঝতে পারছেন একটি একটি এইচপি প্রিন্টার যে প্রিন্টারে অনেক সময় দেখা যায় যে ক্যাট ক্যাট শব্দ করে প্রিন্টিং হয় না কাগজ আটকে যায় এ ধরনের বিষয়বস্তু নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসেম্বল করছি একটি এইচপি প্রিন্টার তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের বলতে চাচ্ছি যে যারা আমার এই ভিডিও এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি পেজটি লাইক করবেন এবং ফলো করবেন আর যারা ইউটিউব দেখতে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটি এইচপি লেজার প্রিন্টার আপনাদের মাঝে ডিসেম্বল করছি তো এই প্রিন্টারটার মূল সমস্যা কাগজ আটকে যায় এবং ক্যাটক্যাট শব্দ করে মূলত এই লেজার পেন্সার প্রিন্টারের সমস্যা কি আমি সেটা আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে এই লেজার প্রিন্টারটা আপনারা মেরামত করবেন সব সময় আমি একটু ক্রিটিক্যাল সকল বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরে থাকি তার মধ্যে এটিও একটি লেজার প্রিন্টার মেরামত যারা নিজে নিজেই লেজার প্রিন্ট প্রিন্টার মেরামত করতে চান তাদের জন্য এই ভিডিওটা অতীব কার্যকরী দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি লেজার প্রিন্টার ডিসেম্বল করবেন এবং কিসে থেকে এ ধরনের শব্দ তৈরি হয় আমি সে সম্বন্ধে আপনাদের আলোকপাত করব এই ভিডিওতে এটি কার্টিস এই কার্টিস থেকে মূলত কালি বের হয় এবং লেখার কাজটা সম্পন্ন হয় আর এখন যা যে প্লেটটি আমি খুলছি এটা সাইড প্লেট এই প্লেটের নিচেই কিন্তু সকল গিয়ার অবস্থিত যে গিয়ারের সমস্যার কারণেই সবচাইতে বেশি সমস্যা হয়ে থাকে এই লেজার প্রিন্টারে তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না এ ধরনের ভিডিও স্কিপ করলে কিছু বিষয়বস্তু থাকে যেগুলি আপনারা অবশ্যই কাস্টিং করতে পারবেন না আর হুদেই ভিডিওটি দেখে আপনাদের খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না তাই অবশ্যই কোনো ভিডিওই স্কিপ করে দেখলে তার গভীর বিষয়বস্তুগুলি বোঝা যায় না তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি গিয়ারগুলি উন্মুক্ত করেছি এই প্রিন্টারের যে মূল সমস্যা সে সমস্যাটাই হচ্ছে গিয়ারে আর এই গিয়ারের যে সমস্যা তা তৈরি হয়েছে রোলার জ্যাম থেকে বন্ধুরা দীর্ঘদিন আমরা প্রিন্টার শুধু ব্যবহার করতেই থাকি কিন্তু আসলে প্রিন্টারেরও একটি ক্ষয় আছে যেটা একটি প্রিন্টারকে যত্ন না নিলে সার্ভিস না করাইলে অবশ্যই সে প্রিন্টারটি ধীরে ধীরে ক্ষয়ের অভিমুখে পদ পতিত হয় অবশ্যই প্রতিবার এই প্রিন্টার আপনারা খুললেই সেটাকে গ্রিজিং করবেন এবং সুন্দরভাবে ফিটিং করবেন পরিষ্কার করবেন যাতে করে কোনো গিয়ার ভেঙে না যায় নষ্ট হয়ে না যায় আনস্মুথলি না চলে সে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে এই প্রিন্টারের যে মূল সমস্যা সেটা হলো এর যে মেইন গিয়ার এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি মেইন গিয়ার এই মেইন গিয়ারটি মূল সমস্যা হয়েছে আমি একটি পুরনো মেইন গিয়ার দিয়ে এই বিষয়বস্তুটি আপনাদের দেখাতে যাচ্ছি তো আমার হাতে না গেলে নতুন গিয়ারের কোনো ব্যবস্থা নেই তাই আমি আপনাদের পুরনো একটি গিয়ার দ্বারা দেখাবো যে কীভাবে একটি প্রিন্টারে গিয়ার চেঞ্জ করে আপনারা ক্যাট ক্যাট শব্দ দূর করবেন ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপই কিন্তু খুবই জরুরি আমি ফ্রন্ট পার্টের কেবিনটা খুলে নিচ্ছি যাতে করে আমার কাজ করতে একটু সুবিধা হয় তারপরে ভিতরে যে রোলারটা প্রবলেম আছে সেই রোলারটা আমি কিছুটা ফ্রি করে দেওয়ার চেষ্টা করব যার দরুন রোলার শক্ত হওয়ার কারণে ডেলিভারি পেপারটা ডেলিভারি সাইডে পেপারটা আটকে যায় ঘুচে যায় কেননা যেটা ডেলিভারি রোলার সেটাও কিন্তু সমস্যা হয়েছে মূল এই মেইন গিয়ার সমস্যা হওয়ার মূল কারণই হচ্ছে আপনার ডেলিভারি রোলারের প্রবলেমের কারণে দেখতে পাচ্ছেন মেইন গিয়ারটা পর্যাপ্ত পরিমাণ খেয়ে গেছে যার দরুন এখন ক্যাটক্যাট শব্দ করে গিয়ারের যে সমস্যা সেটা সৃষ্টি হয় তা আমি একটি পুরনো গিয়ার নিয়েছি সেই সাথে যেসব জায়গায় গিয়ারগুলি ফিটিং করতে হবে সেসব জায়গায় আমি গ্রিজিং করে নিচ্ছি যাতে করে স্মুথলি কোথাও কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে খেয়াল রেখে আমি সব জায়গায় গিয়ারিং গ্রিজিং করে নিলাম এখন গিয়ারগুলি ফিটিং আর এই ফিটিংয়ের মাধ্যমেই কিন্তু আজকের ভিডিও সমাপ্ত হতে যাচ্ছে ভিডিও লং হলে অনেকে অনেকে পছন্দ করেন না যার ধরুন আমি একটু শর্টকাট করেছি ভিডিওটা ভিডিওটা প্রায় দুই ঘন্টা ভিডিও করতে হয়েছে একটি প্রিন্টার খুললে ঠিকঠাকভাবে ফিটিং করা খুবই একটা সমস্যাজনিত কাজ সমস্যা ধরাটাও একটি সময় সাপেক্ষ ব্যাপার তো আমি একটি গিয়ার ফিটিং করে নিলাম প্রত্যেকটি গিয়ার এখানে আমি সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি আর বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই বিষয়বস্তু ব্যতীত অনেক রকম ভিডিও আমি তৈরি করে থাকি আমার চ্যানেলটির ভেতরে আপনারা মাল্টি সিস্টেমিটির সকল সার্ভিসিং দেখতে পারবেন আমি বিভিন্ন বিষয়ে সার্ভিসিং করে থাকি আমি এর আগের একটি ভিডিওতে বলেছি আমি প্রাইভেট কার থেকে টর্চ লাইট পর্যন্ত সার্ভিসিং করে থাকি তো আমার এই চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনারা দৈনন্দিন জীবনে সামনে এগোতে যে ধরনের বাধা বিধাত্তা এবং সকল প্রকার সমস্যা ব্যবহারিক যন্ত্রপাতি এ সকল বিষয়বস্তু থেকে সার্ভিসিং করে নিজে নিজেই কিভাবে চলবেন সে বিষয়ে আমি এই ভিডিওগুলিতে দেখিয়ে থাকি তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন যাতে করে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও এবং প্রয়োজনীয় দরকারি যা সকল টিউটোরিয়াল টিপস এবং টিপস সকল ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে কিন্তু সকল গিয়ার ফিটিং করে নিয়েছে কেবিন আটকে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই অনেকটা শর্টকাট করে আপনাদের দেখাচ্ছি আটকে নেবার পরে কিন্তু আপনারা অবশ্যই টেস্টিং করবেন কম্পিউটার সাথে সংযোগ দিয়ে অথবা মোবাইলের সাথে সংযোগ দিয়ে কিন্তু আমার সময় সাপেক্ষ ব্যাপার একটু ব্যস্ততার কারণে আপনাদের প্রিন্টারটা আমি সেটিং করে দেখাতে পারলাম না টেস্টিং করে দেখাতে পারলাম না তবে আগামী কোনো আগামীতে কোনো প্রিন্টার মেরামতের সময় আপনাদের অবশ্যই আমি প্রিন্টার সকল বিষয়বস্তু নিয়ে আরও আলোকপাত করব আজকের মধ্যে বিদায় নিতে হচ্ছে অবশ্যই সবাই ভালো থাকবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ইবাদত সরকার সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম